আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রিদওয়ান আজকে আপনাদের নিয়ে আসছি এনটি কলেজ সুবাংজয়া এর আগেও এনটি কলেজ সুবাংজায়ার বিভিন্ন দিকগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এনটি কলেজ সুবাংজয়া লকডাউনের মধ্যে কিন্তু ক্যাম্পাস একটু ফাঁকা ফাঁকা হলেও দুই সালে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্পেশাল অফারগুলো দেওয়া হয়েছে এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো এর আগে বলে রাখি এখনও যারা আমাদের চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা স্কলারশিপ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব টোটালি এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজায়াতে পড়ালেখার বিষয়ে দুই সালে যে সমস্ত অফারগুলো আছে সেগুলো ওকে প্রথম থেকে শুরু করি এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজায়াতে দুই হাজার একুশ সালে স্পেশাল স্পেশাল কিছু অফার করছে যেরকম আপনার টিউশন ফির মধ্য থেকে সার্টিফিকেট প্রোগ্রাম থেকে ফাউন্ডেশন প্রোগ্রাম ডিপ্লোমা ব্যাচেলর এবং মাস্টার্স প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু স্পেশাল স্কলারশিপ এবং টিউশন ফি থেকে ডিডাক্ট টিউশন ফি করা হয়েছে সেক্ষেত্রে এবং কি আরও যে অফারগুলো আছে ফাউন্ডেশন প্রোগ্রাম টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে মাস্টার্স প্রোগ্রাম টোটালি ফ্রি করে দেওয়া হয়েছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যেরকম আপনি কোনো স্টুডেন্ট যদি এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজায়াতে ফাউন্ডেশন করে ধরতে পারি এরকম যে ফাউন্ডেশন ইন আর্টস অথবা ফাউন্ডেশন ইন কমার্স অথবা ফাউন্ডেশন ইন সায়েন্স করলো সে একই প্রতিষ্ঠানের মালয়েশিয়ার যে ছয়টা ক্যাম্পাস আছে এনটির যে কোনো একটা ক্যাম্পাসে সে যদি ব্যাচেলার করতে চায় তাহলে ডিপ ফাউন্ডেশনের যে টিউশন ফিটা ছিল সেই টিউশন ফি টোটালি ফ্রি করে দেওয়া হবে অর্থাৎ এই টিউশন ফিটা তাকে মাইনাস করে দেওয়া হবে ডিটাক্ট করা হবে তার ব্যাচেলর প্রোগ্রামে থেকে সাপোজ ধরুন ফাউন্ডেশন করতে স্টুডেন্টের টোটাল খরচ হয় বিশ হাজার একুশ হাজার পঁচিশ হাজার এরকমই তো আমাদের এখানে যে এন্ট্রির যে ব্যাচেলর প্রোগ্রামগুলো আছে সাধারণত ব্যাচেলর প্রোগ্রামগুলো ষাট থেকে আশি হাজার রিঙ্গিতের মতো থাকে তো যদি ধরুন যদি আশি হাজার রিঙ্গিত থাকে তাহলে ফাউন্ডেশনের যে বিশ হাজার রিঙ্গিত সে পে করছে এই বিশ হাজার রিঙ্গিত ওই আশি হাজার রিঙ্গিত থেকে মাইনাস করা হবে টোটালি দেখা যাচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামটা টোটালি ফ্রি করে দেওয়া হচ্ছে এবং প্রথমে যদি কোনো স্টুডেন্ট দুর্বল থাকে ইংলিশে তাহলে কিন্তু এর আগে প্রথম তিন মাস অথবা ছয় মাস ইংলিশ টোটালি ফ্রি করে দেওয়া হবে সেজন্য এরপরে আবার স্টুডেন্ট যদি ডিগ্রির পরে আবার মাস্টার্সও করে তাহলে মাস্টার্সের টিউশন ফিও তাকে পে করতে হবে না শুধুমাত্র এখানে ইমিগ্রেশনের যে টাকাটা আছে অল্প কিছু টাকা সেই টাকাটা শুধু পে করতে হবে তাছাড়া তার মাস্টার্সের টিউশন ফিটা কিন্তু ফ্রি সেজন্য আপনারা বুঝতে পারেন এখন অনেকেই বলে করবেন যে আমি ফাউন্ডেশন করবো না আমি ডিপ্লোমা করবো সেক্ষেত্রে যারা ডিপ্লোমা করতে চান ডিপ্লোমাদেরও টোটাল টিউশন ফি থেকে টিউশন ফি থেকে স্পেশাল ডিসকাউন্ট টিউশন ফি থেকে কিছু আপনাকে ডিডাকশন করা হবে ওয়েবার দেওয়া হবে সেতে করেও কিন্তু অনেকটা কমে আসবে সোফার এখানে যেটা বলা হয়েছে ম্যানেজমেন্ট থেকে দশ পার্সেন্ট থেকে শুরু করে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত টিউশন ফি ডিডাক্ট করবে তার এসএসসির অথবা ও লেভেলের রেজাল্ট দেখে এসএসসির এবং ও লেভেলের রেজাল্ট যদি তার অনেক ভালো হয় তাহলে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সে টিউশন ফি থেকে ডিডাকশন পাবে সে ফাউন্ডেশনে আসুক অথবা ডিগ্রিতে আসুক অথবা ডিপ্লোমাতে আসুক যেটাতে আসুক এটা কিন্তু স্পেশাল একটা স্কলারশিপ থেকেই যাবে যাই হোক এই মোটামুটি স্কলারশিপ নিয়ে আপনাদের আলোচনা করলাম এখন আপনাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের এই ক্যাম্পাসে কি কি আছে কোন কোন প্রোগ্রামটা আমাদের এই ক্যাম্পাসে পরিচালনা করা হয় সেই বিষয়গুলো আপনি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি প্রি ইউনিভার্সিটি থেকে শুরু করি আমাদের এখানে প্রি ইউনিভার্সিটির যেহেতু আছে Cambridge A level A level এখানে কোর্স করানো হয় এরপর যেটা আছে foundation foundation in arts foundation in commerce foundation in science এবং ফাউন্ডেশন ইন ডিজাইন এবং ফাউন্ডেশন ইন আইটি এইগুলোতে ফাউন্ডেশন কোর্স করানো হয় অনেকেই জিজ্ঞাসা করেন যে টিউশন ফি কত টিউশন ফি কত আপনাদেরকে বললাম ইন জেনারেল টিউশন ফি আপনার বিশ থেকে পঁচিশ হাজার তারপরেও আপনাকে যেটা বললাম প্রথমে ও লেভেলের রেজাল্ট এবং এসএসসির রেজাল্ট যদি কারো ভালো থাকে তাহলে এই টিউশন ফি থেকেও তাদেরকে ডিডাকশন দেওয়া হয় ওকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিজনেস ফ্যাকাল্টিতে অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেসের মধ্যে যেটা আছে ফাউন্ডেশন সার্টিফিকেট ইন বিজনেস আছে ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং আছে ডিপ্লোমা ইন বিজনেস আছে diploma in business management diploma in finance diploma in marketing diploma in entrepreneurship diploma in e commerce এইগুলোতে ডিপ্লোমা কাজ এবং advance diploma of accounting okay এরপরে যেইগুলো আছে বিজনেস ফ্যাকাল্টিতে আপনার তিন বছর মেয়াদি যাদের ডিপ্লোমা করা আছে তাদের তো ডিগ্রি করতে লাগে দুই বছর যাদের এসএসসি ইন্টারমিডিয়েট এবং এ লেভেল আছে তাদের লাগে তিন বছর তিন বছর মেয়াদি যেই বিবিএর যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আছে অনার্স আছে BBA honours accounting and finance এটা ইউকের একটা ইউনিভার্সিটি আন্ডারে আর একটা কথা বলে রাখি আমাদের এখানে ডিগ্রি প্রোগ্রাম যেগুলো আছে প্রত্যেকটা প্রোগ্রামই ইউকে ইউএসএ অস্ট্রেলিয়ার যে কোনো একটা ইউনিভার্সিটির সাথে কলাবোরেশন করা অর্থাৎ আপনি দুটো সার্টিফিকেট পাবেন একটা মালয়েশিয়া থেকে একটা ইউকে অস্ট্রেলিয়া কানাডা এবং ইউএসএ থেকে সেক্ষেত্রে যে বিজনেস প্রোগ্রামের কথা বললাম প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এখানে ইউএসএর অস্ট্রেলিয়ার এবং অন্য দেশের সাথে কলাবোরেশন করা ওকে যে প্রোগ্রামগুলো আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আছে জেনারেল যে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকে বিবিএর এটা আছে এরপরে মার্কেটিং আছে এরপরে আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট আছে এরপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে এটা ডিগ্রি প্রোগ্রামে ওকে এর এই ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল মার্কেটিং এই প্রোগ্রামগুলো আমাদের বিবিএ ফ্যাকাল্টিতে আছে এরপরে যদি আমি আর্টসের যাই আর্টস ফ্যাকাল্টিতে এখানে সার্টিফিকেট ইন আর্টস এবং design diploma in fashion design diploma in graphics design diploma in multimedia diploma in design এইগুলো তো ডিপ্লোমা এবং ব্যাচেলর লেভেলে যেগুলো আছে গ্রাফিক ডিজাইনের উপরে এখানে ব্যাচেলর আছে বিএসসি আছে গ্রাফিক পরে আপনার যেগুলো আছে ইনফরমেশন টেকনোলজির যেই সাবজেক্টগুলো আছে কম্পিউটার এবং টেকনোলজি ফ্যাকাল্টিতে যেই সাবজেক্টগুলো আছে প্রথমেই বলছিলাম যে সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি আছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি আছে এরপরে ব্যাচেলার প্রোগ্রামে তিন বছর মেয়াদি যেগুলো আছে কম্পিউটিং আছে এরপরে কম্পিউটার সায়েন্স আছে এরপরে computer science under Swinburne university এটা অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি এরপরে যেটা আছে আপনার software development network design cyber security data science এই সমস্ত বিষয়ের উপরে আপনার অনার্স কোর্সগুলো আছে ওকে এরপরে যে সাবজেক্টগুলো আছে হসপিটালিটির ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে certificate in hotel operation diploma in culinary art diploma in hotel management diploma in hotel management work base learning on job training যেটা এরপরে যেটা আছে তিন বছর মেয়াদি international hotel and resort management এটা অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন হোটেল ম্যানেজমেন্ট স্কুলের আন্ডারে আপনারা জানেন এই যে ব্লু মাউন্টেন হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট স্কুল এটা সারা বিশ্বের সেরা দশটা ইনস্টিটিউটের মধ্যে একটা ওকে এবার আমি আপনাদের সাথে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সম্পর্কে কিছু বলি ওকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের যে সাবজেক্টগুলো এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাং যাতে অফার করে এবং অন্যান্য যে আমাদের কলেজ ক্যাম্পাসগুলো আছে সেগুলোতে okay diploma in electrical and electronics engineering diploma in mechanical engineering diploma in quality surveying okay এরপরে বিএসসি লেভেলের যেগুলো আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপরে ট্রিপলিতে বিএসসি আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উপরেও বিএসসি আছে এরপরে যেগুলো আছে math communication okay diploma in math communication এবং ব্যাচেলার ইন ম্যাথ কমিউনিকেশন আছে এরপরে আমেরিকান ডিগ্রি আমি আপনাদেরকে বলছিলাম যে এনটিতে টোটাল পাঁচটা কলেজ ক্যাম্পাস আছে এবং একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে নীলায়াতে প্রত্যেকটাতেই কিন্তু আপনার অনার্স লেভেলের ডিগ্রি লেভেলের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটাই কিন্তু অন্য অন্য দেশের ইউনিভার্সিটির সাথে কলাবরেট করা তবে স্পেশাল কিছু কিছু ইয়ে আছে প্রোগ্রাম আছে আমেরিকান ট্রান্সপোর্ট ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ স্টুডেন্টরা এখানে পড়বে দুই বছর দুই বছর পরে কিন্তু এক বছর ডিরেক্টলি আমেরিকাতে তারা ক্যাডি ট্রান্সফার করে তারা মূল ক্যাম্পাসে করতে পারবে সেই সেখানে ডিগ্রি প্রোগ্রামের মধ্যে আর্টস ফ্যাকাল্টিরও অনেকগুলো সাবজেক্ট আছে বিজনেসেরও অনেকগুলো সাবজেক্ট আছে ওকে সোশ্যাল সায়েন্সের মধ্যেও আপনার ফিজিওলজি সাবজেক্ট আছে এরপরে ইংলিশ ইংলিশের জন্য আপনার certificate in English academic English international ইংলিশের জন্য যেগুলো আছে এরপরে যে পোস্ট গ্র্যাজুয়েট আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়ান রুলস এখন আমাদের ফলোই করতে হয় সেক্ষেত্রে সমস্ত প্রকার মাস্টার্স প্রোগ্রাম কিন্তু নীলায় ক্যাম্পাসে হয় এই মোটামুটি আজকে আপনাদের ক্যাম্পাসের পরিচিতি দিলাম এই ভিডিওটি কিন্তু আপনারা বুঝতে পারলেন যে দুই সালে এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজা এবং অন্যান্য যে কলেজ ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলো কি কি প্রোগ্রাম অপারেট করা হয় কী কী প্রোগ্রাম এখানে অফার করা হচ্ছে এবং স্পেশাল যেই সমস্ত স্কলারশিপ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে টোটাল আপনাদের সাথে আলোচনা করলাম এরপরে যদি আপনাদের কোনো প্রকার কোনো কোশ্চেন থাকে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমি